আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চোখ দেখানো যাবে না কারণ চোখ থেকে পানি পড়ছে কালকে সারা রাত দ্যাটস ওয়াই থাক চশমা লাগাই আছি কমেন্টস উইল আপিল হেয়ার কিন্তু কমেন্টই করবো কেন আপিলই তো হয় না পাঁচজন ভিউয়ার্স দেখতেছে হ্যালো সবাইকে twenty five people are watching one sixty nine hello hi guys कोई कमेंट है ना केन रे তাহসিন আহমেদ লিখছে হাই ইনান দেওয়ান লিখছে ফার্স্ট ইয়েস আপনি first one point five K people are watching আমার সাথে আছে হইছে কারা হাই দিয়ে একটা সবাই হাই বাই বাই বাচ্চা হ্যাঁ তোর চুল তোর চুলের খোপায় কাউয়া কাউয়া না কাউয়ার ডিম কাউয়ার ডিম উঠতেছে আর এখানে আছে হচ্ছে মইন so three point eight K people are watching so title দেখে বুঝতেই পারছেন যে চার কে পিপল দেখতেছে আমাকে এই টাইমে আমার ফেসবুক আইডিটা কালকে রাতের বেলা ডিসেবল হয়ে গেছে দ্যাটস ওয়াই আমাকে অনেকে ফেসবুকে পাচ্ছেন না তারপর হইছে অনেকে মনে করছেন যে আমি ওরে ব্লক মেরে দিছি আমার মেসেজ পাঠিয়ে দিছে না কি দোষ করছিলাম কি ভুল করছিলাম কি পাপ করছিলাম যে ব্লক মারছিস তুই আমারে এই ফোনও দিছে আমার আমার বন্ধু বান্ধব হয়ে গেছে <laughs> মানে সবাই সবাই আমার বলতেছে যে আমি কেন ব্লক করে দিছি সবাই রে বাট আমি ব্লক করি নাই আমার ফেসবুক আইডি গেসাগা বাট আই এম চিল কেমন life but I am chill so Facebook ID দিয়ে কি হবে ফেসবুক আইডি সোশ্যাল লাইফ এগুলো কিছু থাকবে না একটা টাইমে বেস্ট অফ লাক ব্রাদার বুকে কষ্ট নিয়ে বললাম আর কি কংগ্রেচুলেশন টু মি আমার Facebook ID disable five K people আপনারা দেখতেছেন অ্যান্ড জানি না আইব কি না any expert contact with me any cyber expert <laughs> uh, love from Shirajganj don't be sad chachu we are always with you আমি সেট কে কইছে তোমারে আমি সেট দেখে আমার মনে হয় আমার দাঁতটা দেখছো হার্ট ব্রোকেন শুধু রাতের বেলা হয় রাত বারোটার পরে আমাকে ডিপ্রেশন স্ট্যাটাস দিতে দেখা যায় বাট আমি তো ডিপ্রেশন না এখন স্ট্যাটাস দিব কোথায় আমার কথাই সেইটা <laughs> আগে আমি আমি জান আমি জানি যে ফেসবুকে যে এই যে ছ্যাক মানে ছ্যাকা গাওয়া স্ট্যাটাস বা ডিপ্রেশনের স্ট্যাটাস দেই বলে মনে হয় এটা গেছে যদিও someone reported but uh, hmm? তুমি ইমোতে ইমো ইমো খুলে ফেলো ইমো হ্যাক হবে না কিচ্ছু হবে না ইমো কোনো প্রবলেম নাই কিন্তু ইমোর টাইটেলটা কি জানো কি ইমো স্বামী বিদেশ স্বামী বিদেশ কি কষ্ট আমি লাইভে <laughs> এটা লাইভে লাভ ইউ ব্রো অনেক এক্সপেরিয়েন্স আছে ভাই হ্যাঁ, বিদেশ লাভ ফ্রম uh, নবীনগর এখন কোথায় আপনারা এখন আমরা একটা মিটিং শেষ করলাম মিটিং শেষ করে বাসায় যাচ্ছি এই যে হাতির ঝিলের উপর দিয়ে অনেক বেশি ঠান্ডা love from Rangpur thank you love you bro love from so kindly লাইভটা একটু শেয়ার দিয়ে যারা আমার আইডিতে আছে না তাদেরকে একটু জানাই দিন নাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম অনেকগুলা আমি তো সবার নাম্বার সেভ করা নাই যারা পরিচিত ওদের নাম্বারও সেভ করা নাই তারপরে অনেক বড় বড় মানুষজন আমার ফেসবুকে অ্যাড আছে সবাই আমার উপরে রাগ করে আছে কি রে তুই আমার ব্লক মেরে দিলি <laughs> কোনো কথা আরে এটা তো মেসেঞ্জারে তো ইয়েই নাই যে মানে আমার মেসেজই ভ্যানিশ হয়ে গেছে সব ডোন্ট বি স্যাড কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ডোন্ট বি স্যাড লেখছে আমার দাড়ি মতো অনেক বড় আমার এদিকে স্যাড মনে হয় লটস অফ লাভ একজন লেখছে লাভ ইট কেন লাভ ইট আর ঠিক <laughs> আছে লাভ ইট ব্রো অ্যান্ড কালকের ব্লগটা কেমন লাগছে সবার জানাবেন ইনশাল্লাহ thank you so much guys for eleven lakh thirty five thousand YouTube subscribers and ইনশাল্লাহ আমরা বারো লাখে আর যাইতে কত লাগে হাজার সাবস্ক্রাইবার্স লাগে আমরা বারো লাখ হিট করব নেক্সট মান্থের মধ্যে আমরা বারো লাখ হিট করবো ইনশাল্লাহ আমরা সেই পরিমাণ কাজ করব and back to back vlog আসবে যদি আমাকে ফেসবুকে এখন আপডেটেড নাও পাওয়া যেতে পারে অ্যান্ড আমি ইউটিউবে ভ্লগ ছাড়বো আমি আপনাদের সোশ্যাল লাইফ থেকে বিদায় নিচ্ছি আর ফেসবুকে ভিডিও বানাবো ঠিক আছে ওটা তো টাকা যদিও রোদ দেখা যায় না বা আকাশটা অনেক সুন্দর মাঝখান দিয়ে একটা ফাটল দেখা দিছে ওটা ওটা ওটা আমার হার্ট ওটা আমার হার্ট <laughs> ওইটা একটা হার্ট এটা একটা হার্ট এই দুটো আমার হার্ট আর কই এবারে চুপ হ্যাঁ। না বেদ মজা লিস আমরা এখনো করি ফ্রম রংপুর ফ্রম বরিশাল ব্রাহ্মণবাড়ি আসেন এই মই নাচতে নাইস নাইস ভাই রং করেছেন ইনশাল্লাহ আসবো ওলা ফ্রম চাঁদপুর আমরা একটা সিগন্যাল আটকে গেছি এই আর কি মহিন টান দিতে চাইছিল সিগন্যালটাতে পারলো না কাকু বলেছে একটু দাঁড়াও কাকু বলছে একটু দাঁড়ান হ্যাঁ love from Mymensingh thank you so so থাক চশমা পরা দরকার আমার বাচ্চা পয়ে বয়েছিস কে আমার লাইফটা ভাই থাক তোর লাইফে কিসে থাক না থাক আমি থাক পড়বো না আমি থাক বাদ থাক থাক থাক থাক থাক থাক love from Narayanganj thank you আচ্ছা ওই দিন মনে হয় এই জায়গার মধ্যেই আমরা একটা লাইভ করছিলাম oh এই বাইকটা এই বাইকটা আমাদের বাড়িতে গেছিল জুয়েল ভাই তো না আর এটা আমাদের বাড়ি গেছিল চোদ্দ গ্রামে এই যে পার্পেল কালার স্টিকার পরে লেগে আমি কইছি কালারটা করতে করছো কুমিল্লার বাইক হ্যাঁ hi this love from Khulna and love you bro thank you love from Mymensingh so আমরা নেক্সট ব্লগ কই করতেছি মোহিন বারবিকিউ বারবিকিউ ইনশাআল্লাহ কেরানীগঞ্জে বারবিকিউ খাইতে মন চাইতেছে আমার বার্থডে আমার দেয় নাই কিছু টাকা ইনভেস্ট করে কেক কিনে নিয়ে গেছিলাম নাবেদ কিছু খাওয়ার উদ্দেশ্যে তোমার পাশের জনের দোষে আমার দোষ মানে আমি ওই দিনই বলছি ওই দিনই অফার করছে খাওয়াস নাই এই কিন্তু খাওয়াইছে আবার আবার একটা কাহিনী আছে আবার বার্গার খাওয়াই বার্থডে দেন আচ্ছা, তুই মানে না তুই না ভাই লাভ ইউ সুইম একটা মেয়ে বলছে তোরে লাভ ইউ জীবনে যে ওকে কষ্ট তেল দাও মানুষের অভ্যাস সিঙ্গেলদেরকে দেখে না যারা মিঙ্গেল বিবাহিত ওদেরকে সবাই বিবাহিত আগে আগে তুই আগে তুই মাথার থেকে কাউর বাসা নামা তারপরে সমস্যা নাই কার বাসাতে কোনো একদিন একটা কাউ এসে জুটবে লাভ ফ্রম সিটিজি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ ফেসবুক আইডি যেহেতু নাই তো আশা করি যারা জানেন নাই আমার যারা অ্যাড আছেন অনেকেই অ্যাড আছেন ব্যক্তিবর্গ অ্যান্ড <coughs> মেয়েদেরকে কি বলে রে ব্যক্তিবর্গ না ব্যক্তি আছে আচ্ছা, ব্যক্তিবর্গ না মানে সবাই ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে বললাম যে আইডি নাই অ্যান্ড uh, মনে করেন আমি ব্লগ টক মেরে দিচ্ছি আমি নাই সোশ্যাল মিডিয়াতে এই পেজে ভিডিওস বানাবো ইউটিউবে ভিডিওস বানাবো হ্যাঁ? ও মেয়েদেরকে আমি এটা আরে বাবা এটার মধ্যে অনেক মানুষ আছে এটা তো না মধ্যে আমার আত্মীয় স্বজন তো মেয়ে মানুষ আছে আচ্ছা। অনেক ওরা সবাই আমার খারাপ ভাবতেছে সবাই নেগেটিভ নিলি কেন তোরা তো নেগেটিভ আমরা খালি একটু হাসলাম আমি বুঝাইছি কেউ পার্সোনালি মেসেজ করে এক জোড়া অনেক জোড়া বাচ্চাকে দেখে একটু হাসতেছিলাম কিন্তু দেখেন না সামনে কতগুলো জোড়া বাচ্চা ওয়াও বাচ্চা বাচ্চা এই বাচ্চা হ্যালো <coughs> ভাই ব্রাদার হ্যালো আজকে দাও আইসা বইরো <laughs> এই যে তোর ভাই ব্রাদার তোর ভাই ব্রাদার পেয়ে গেছে ওরা বাচ্চার সাথে সাথে যাবে বাচ্চার ভবিষ্যৎ দেয় না ভাই so thanks for watching this live if you না কিছু না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস